শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো একতরফা ভালোবাসা সত্যি প্রিয় হারিয়ে যাব একদিন তোমার শহর থেকে কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম পানি রূপের চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে স্থায়ী নয় ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদী দেখা পাব কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে ভালোবাসলে ভালোবাসা পাবে এটা বাবা ভুল কারণ দুনিয়ার মানুষগুলো স্বার্থপর শুধু নিতে জানে দিতে না একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু হাঁস বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছে ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে দুনিয়ার সকল মানুষের ব্যথা আছে কিন্তু প্রকাশ করার ধরন আলাদা ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনের শুরুতে কষ্টের সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধকার ঘরে নির্মম এক পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর তুমি আমার মত কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যিকারে ভালোবাসবে আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্যি বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি